ভাই আমার বন্ধুরা আমার আপনি আরবের মানুষকে যখনই মানুষ জিজ্ঞেস করত তখন মানুষ সকলে এক বাক্যে বলতো বল্লাহি ইন্না মুহাম্মাদ আল্লাহর কসম নিশ্চয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে সবচেয়ে সত্যবাদী অমা কাযাবা মুহাম্মাদুন কত্তু আমার নবীজি কোনোদিন মিথ্যা কথা বলে রায় ভাইর আমার বন্ধুরা আমার মক্কার সবচেয়ে বড় কাপের নেতা বই সুফিয়ান এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই রাজা হিরক আবু সুফিয়ানকে দাওয়াত করলো রাজদরবারে রাজা হিরক জিজ্ঞেস করল আবু সুফিয়ানকে আবু সুফিয়ান মক্কার ভিতরে তুমি কি জানো নবী আখের জমা রহমতুল্লাহ আলমিন চলে এসেছে তুমি কি জানো বলে জানি আবু সুফিয়ানকে জিজ্ঞেস করে তোমরা কি তার উপর ইমান এনেছ আবু সুফিয়ান বলে না ইমান আনি নাই কজাহিরক আবু সুফিয়ানকে জিজ্ঞেস করো আবু সুফিয়ান বলো তুমি তো তাদের সবচেয়ে বড় শত্রু মক্কার নবীর সবচেয়ে বড় শত্রু তোমার কাছে আমি প্রশ্ন করি তোমাদের কাছে যে নবী এসেছে ওই নবীটা এই নবুতের আগে কি তোমাদের সাথে কখন মিথ্যা কথা বলেছিল আবু সুফিয়ান বলেছিল আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর আমাকে সঠিকভাবে দিতে হবে কারণ এখনো আমরা তার উপর ইমান আনি নাই যদিও বা আমরা ইমান আনি নাই সত্য কথা বলতে হবে আপনি এমন একজন নবী জমানের কথা বলেছেন যিনি জন্মের পর থেকে মক্কার মানব জীবনে তার মুখ থেকে একটা মিথ্যা কথা শুনে নাই শত্রুর মুখে আমার নবীর প্রশংসা চশুর বলুন না আল্লাহ শত্রুর মুখে আমার নবীর প্রশংসা আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তারপরও সে বলতে বাধ্য হয়েছে কমা মক্কার নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই একটা সময়ের জন্য একটা শব্দ কোনোদিন মিথ্যা বলে নাই বাইরে আমার বন্ধুরা আমার আমার নবীজিকে মক্কার মানুষ আসাদুল আমিন বলে রাখতেন মক্কার মানুষের সবচেয়ে দামি জিনিস স্বর্ণ স্বামী টাকা পয়সা মানুষের যত আমানত আছে সবগুলো আমার আমার নবীর কাছে জমা রাখতেন জোরে বলুন সুবাহান আল্লাহ এরকম সত্যবাদী মানুষ আপনাদের থেকে কথা বলেন আমার নবীর কাছে মক্কার সমস্ত মানুষ তাদের সমস্ত স্বর্ণ টাকা পয়সা তাদের মনের কথা দিলের কথা রহস্যবের সব কিছু আমার হুজুর পূর্ণ সরোবরে কায়নাতের কাছে সব কিছু আমানত রাখতেন আর আমার নবীজি তাদের আমানতকে নিজের জানের সাইতে বেশি হেফাজত করতেন আমার নবীজি যেই দিন রাতে হিজরত করে মক্কা ছেড়ে মদিনাতে চলে আসবেন আমার নবীকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হলো আমার নবীজি মক্কার সমস্ত টাকা পয়সা আমানতকে আলীর হাতে বুঝিয়ে দিলেন নবী গো আমার নবী আলীকে বলেন আলী গো শুনো এগুলো হচ্ছে মক্কার মানুষের আমানত আমি তো আজকে রাতে হিজরত করে মদিনায় চলে যাব আমি চলে যাওয়ার পরে মক্কার মানুষের আমানত গুলো তাদের প্রত্যেকের হাতে হাতে পৌঁছে দিও আমার নবী তো চাইলে পারতেন মক্কার মানুষ আমাকে কষ্ট দিয়েছে আমাকে হত্যার পরিকল্পনা করেছে তারা তো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমার কাছে তাদের আমানত আছে আমি এগুলো ফেরত দেব না নাউজুবিল্লাহ আমার নবীজি বললেন তারা আমাকে যতই কষ্ট দিক আমাকে যতই কষ্ট দিক আমার সাহাবিদেরকে এক একজন করে সকলকে মক্কা থেকে বের করে দিল সকলের বাড়ি ঘর দখল করে ফেললো সকলকে মারধর করল আমার বেলালকে মারলো তারা সকলে আমার সাহাবিদেরকে মারলো তারা আমার আম্মারকে মারলো তারা আমার আব্দুল্লাহ বিন মাসুদকে মারল একে একে সমস্ত সাহাবিদেরকে মারলো আর আমাকে হত্যা করার পরিকল্পনা করলো আমি নবী কোনোদিন মিথ্যা বলি নাই আর আমি তো মক্কার এক নম্বরের বিশ্বস্ত আমানতদার আমি তো এক নম্বরের সত্যবাদী আমি তাদের মালগুলো মদিনায় নিয়ে যাব না আমার নবী আলীর হাতে সমস্ত আমানত বুঝিয়ে দিয়ে আমার নবী রাতে বেলায় মক্কা থেকে বেরিয়ে পড়লেন জোরে বলুন সুবহানাল্লাহ মক্কা মক্কাবাসী নবীজিকে আলামিন ডাকিতেন মক্কাবাসী নবীজিকে আলামিন ডাকিতেন মক্কার কোন আমার নবীজিকে কি ডাকতেন আল আমিন ডাকতেন আল আমিন অর্থ হলো বিশ্বস্ত মক্কাবাসী নবীজিকে আলামিন ডাকিতেন অরত সম্পদ তার নিকটে আমানত রাখিতেন অর্থ সম্পদ তার নিকটে আমানত রাখিতেন দেননি কাউকে ব্যথা দেননি কাউকে বেতা বলেননি মিথ্যা কথা দেননি কাউকে ব্যথা বলেননি মিথ্যে কথা এমন মানুষের কখনো হয় না তুলনা হয় না তুলনা আমার নবীজি কোনোদিন কি বলে নাই মিথ্যা কথা বলে নাই আমার নবীজি কোনদিন কারো আমানতের খিয়ানত করে নাই রাষ্ট্রীয় সম্পদ খিয়ানত করে নাই মানুষের আমানতের টাকা কোনোদিন কুকিগত করে নাই যার যে আমানত ওই আমানত প্রত্যেকের কাছে আমার নবী ফিরিয়ে দিয়েছেন জোরে বলুন সোবাহান মক্কার ভিতরে সমস্ত মানুষ আল্লাহকে পাওয়ার জন্য কেউ মূর্তি পূজা করতেছে ঠিক কিনা বলুন কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য অনেকে আগুন পূজা করতেছে কাকে পাওয়ার জন্য সৃষ্টিকর্তাকে তালাশ করতেছে আগুন পূজা করে যে বাস পূজা করে আগুন পূজা করে মূর্তি পূজা করে সেও সৃষ্টিকর্তাকে বুঝে সে গদকে খুঁজতেছে আমার নবী হেরা গুহার ভিতরে গিয়ে গিয়ে আল্লাহর কাছে মোরাকাবা করে করে আমার আল্লাহকে বুঝতেছে কুদার কসম করে বলি আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন হে মক্কাবাসীরা আমাকে খোঁজার জন্য মূর্তি পূজা করতেছ আমাকে খোঁজার জন্য তোমরা আগুন পূজা করতেছ আমাকে খোঁজার জন্য আমাকে পাওয়ার জন্য তোমরা পাতাস পূজা করতেছ চন্দ্র পূজা করতেছ তারকা পূজা করতেছ মানুষকে পূজা করতেছ আমার আল্লাহ বলেন আমার কাছে মোরা কাবার মোরা কাবার দাম আমার কাছে ধ্যান করার দাম আমার হাবিব হেরা হ্যাঁ গুহার ভিতরে আমাকে নিয়ে মোরা কাবা করেছেন আমাকে নিয়ে ধ্যান করেছে আমার আল্লাহ জিবরাইলকে আল্লাহর হাবিবের কাছে কোরআনের আয়াত নিয়ে পাঠিয়ে দিয়েছে আমার আল্লাহ কোথায় ওই হেরা গুহায় কোথায় হেরা গুহায় আমার নবী যেখানে মোরাকাবা করে সেখানে আমার আল্লাহ সেখানে আমার জিবরাইল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর এদিকে মক্কার মানুষ আরে মূর্তি পূজা করতেছে একের পর এক মূর্তি বানাচ্ছে একে এক একটা নয় দুইটা নয় তিনশো ষাটটি মূর্তি বানালো কার কুজে সৃষ্টিকর্তার কুজে আমার আল্লাহ বলেন মূর্তির ভিতর আমি নাই সূর্য পূজার ভিতর আমি নাই আমি আমার হাবিব হেরা গুহার ভিতরে বসে বসে মোরাকাবা করতেছে যে আমি আল্লাহ তো সেখানে আছি হজরত জিব্রাইল আমিন আমার নবীর কাছে কোরআনের প্রথম আয়াত নিয়ে আসলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم جرور الله أكبر